আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দু সালে সঠিক নিয়মে one X bet account registration কিভাবে করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন কিভাবে তাছাড়াও প্রোমো কোড ব্যবহার করে one X bet account registration করলেই পেয়ে যাবেন একশো percent deposit bonus one X bet application যারা ডাউনলোড করতে পারছেন না আমার ডিসক্রিপশান চেক করে দেখবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশন ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন এখানে ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এখানে ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করবেন আমরা এই ইন ওয়ান ক্লিক এই অপশানটির মাধ্যমে অনেক দ্রুত অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবো সো ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করবেন নতুন এই পেজে প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে বাংলাদেশি রেখে দিবেন এটা চেঞ্জ করার প্রয়োজন নাই দুই নম্বর অপশান কারেন্সি কারেন্সিতে আপনি যদি বিডিটি অ্যামাউন্ট রেখে দেন বিডিটি অ্যামাউন্টেই যদি বেটিং করেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বিকাশ এবং নগদ রকেট এগুলোর মাধ্যমে সবসময় ডিপোজিট উইড্রো করতে পারবেন চাইলে আপনি এখানে কিন্তু ইউএসডি অথবা ইউরোতে বেটিং করতে পারেন আপনি যদি ইউএসডি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন ইউএসডির উপর ইউএসডি সিলেক্ট হয়ে যাবে এভাবে আপনারা ইউরো সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তবে ইউএসডি এবং ইউরো যে ডিপোজিট উইড্রো করবেন কিভাবে এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইউএসডি অথবা ইউরোতে এই অ্যামাউন্টটি সিলেক্ট করবেন যদি আপনাদের ইউএসডি অথবা ইউরোর কালেকশনের বিষয়টা যদি জানা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে কিন্তু বিডিটি অ্যামাউন্টটি রেখে দেবেন বিডিটি অ্যামাউন্টে আপনারা এখানে বেটিং করবেন বিডিটি অ্যামাউন্টে বেটিং করলে আপনারা এখানে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে সবসময় ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝাইতে পারলাম আপনাদের তারপর তিন নাম্বার অপশন হচ্ছে সিলেক্ট বোনাস এখানে স্পোর্ট স্পোর্ট অটো সিলেক্ট হয়ে থাকবে স্পোর্টে রেখে দিবেন এটা চেঞ্জ করার প্রয়োজন নাই তারপর চলে আসবেন চার নম্বর অপশান প্রোমো কোড এখানে আপনারা অ্যাকাউন্টে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এখানে প্রোমো কোড ব্যবহার করতে হবে তো এখানে প্রোমো কোডটি বড় হাতে লিখবেন F C nine eight eight এই প্রোমো কোডটি এখানে দিয়ে দিবেন এই প্রোমো কোডটি দিয়ে আপনারা অ্যাকাউন্টে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সিরিয়াল সিরিয়াল ক্রমিক তিনটা ঘর তো এই তিনটা ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন তারপর নিচের যে টিকমার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্র আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো চলুন এখানে ক্লিক করে দিলাম এখানে একটু অপেক্ষাও করা লাগতে পারে এখানে নেট বুঝতে হবে আমি ডাটা ইউজ করতেছি দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টের তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই অবশ্যই এই কপি অপশানে ক্লিক করে কপি করবেন মাঝে মাঝে কিন্তু কপি অপশানে ক্লিক করার পরও কপি হয় না এজন্য আপনারা একটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন এখানে তারপর নিচের এই নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে অটোমেটিক লগ হয়ে যাবে জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেল ঠিক আছে তো আমি এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন প্রোমো কোডটি ব্যবহার করে কোন প্রোমো কোড ব্যবহার করে তো প্রোমো কোডটি অবশ্যই আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটি যদি আমরা ভেরিফাইড না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বোনাস নিতে পারবো না তো বোনাসটি নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে এবং অ্যাকাউন্টটির সিকিউরিটির জন্য অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইডের জন্য চলে আসবেন আপনারা এই মেনু অপশানে নিচের কর্নারে দেখতে পাচ্ছেন মেনু অপশান এখানে ক্লিক করবেন তারপর একদম উপর পাশে ডান কর্নারে দেখতে পাবেন সেটিংস অপশান আছে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এই একটু নিচে দেখতে পাবেন যে সিকিউরিটি সেটিংস নামে একটি অপশান আছে তো সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন এখানে এসে আপনাকে অনেকগুলো অপশান যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে ফোন নাম্বার তাছাড়াও মনে করেন চেঞ্জ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে অথবা আপনি সিকিউরিটি কোর্সিনও দিয়ে ভেরিফাইড করতে পারবেন বা টু টু ফ্যাক্টর তাছাড়াও পার্সোনাল প্রোফাইল তো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তবে আপনি কিন্তু এতগুলো অপশন ভেরিফাইড করবেন না ঠিক আছে আপনি জাস্ট চাইলে দুইটা অপশন ভেরিফাইড করে কিন্তু আপনার অ্যাকাউন্টটি একদম অ্যাক্টিভ করে নিতে পারবেন তো সেই দুইটা অপশন হচ্ছে ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল এই দুইটা অপশন ভেরিফাইড করলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা ডিপোজিটের সঙ্গে সঙ্গে ডিপোজিট বোনাস পেয়ে যাবেন তো প্রথমে আপনারা ফোন নাম্বারে ক্লিক করবেন এখানে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর নিচের এই নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন ঠিক আছে এখানে অ্যাক্টিভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই অপশানটি ভেরিফাইড হয়ে যাবে তো আমার এখানে দুইটা সিমে দুইটি অ্যাকাউন্ট আসছে অলরেডি যার জন্য আমি নাম্বার ভেরিফাই করতে পারবো না এই জন্য আমি এখানে নাম্বার ভেরিফাই করে দেখাতে পারলাম না আপনারা অবশ্যই এই নাম্বার ভেরিফাইটা করে নেবেন এটা খুব ইজি ঠিক আছে করে নিতে পারবেন তারপর আমি এখান থেকে ব্যাক চলে আসলাম আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল এই অপশনটি আপনাদের ভেরিফাইড করতে হবে ঠিক আছে তো পার্সোনাল প্রোফাইলে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ এই অপশনটা কিন্তু আমাদের আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করতে হবে ঠিক আছে যদি আপনাদের আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারেন জাস্ট একটা আইডি কার্ডের এখানে ডকুমেন্ট দিলেই হলো ঠিক আছে আর একটি আইডি কার্ড ব্যবহার করে আপনার যতগুলো অ্যাকাউন্ট ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড করতে পারবেন সমস্যা নেই তো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নামটি দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেমে ফার্স্ট নেম দিয়ে দিবেন যদি আপনার নামের আগের অংশ না দেওয়া থাকে সেক্ষেত্রে জাস্ট আপনার নাম এবং শিওর নেমে আপনার নামের শেষের অংশ দিবেন তো আমার যেহেতু নামের আগের অংশ দেওয়া আছে সেক্ষেত্রে আমি নামের আগের অংশ দিয়েই দেখাচ্ছি নাম এবং নামের আগের আগের অংশটি ফার্স্ট নেমে দিয়ে দিবেন তারপর শিওর নেমে এসে আপনার নামের শেষের অংশটি দিয়ে যেভাবে আমি দিলাম সেম টু সেম এভাবে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন ঠিক আছে তারপর মিডিল নেম অপশান যেটা এটা ফাঁকায় রাখবেন এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তারপর চলে আসবেন একবার date of birth date of বার্থে ক্লিক করে আপনাদের জন্মসাল দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী তারপর ওকেতে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে তারপর place of birth place of বার্থে আপনারা আপনাদের জেলার নামটি লিখবেন আমি আমার জেলার নাম লিখে দেখালাম আপনারা আপনাদের জেলার নাম লিখবেন তারপর রিজন অপশান এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর একটু নিচে দেখুন সিটি অপশন আছে সিটিতে ক্লিক করে আপনারা আপনাদের বিভাগও এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা ঢাকাও সিলেক্ট করতে পারেন আমি এখানে ঢাকায় সিলেক্ট করে দেখালাম তারপর রেসিডেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেসে ক্লিক করে এখানে আপনারা আবারও আপনাদের জেলার নাম লিখবেন আমি আমার জেলার নাম লিখতেছি আপনারা আপনাদের জেলার নাম লিখবেন তারপর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনারা ন্যাশনাল আইডি কার্ডও সিলেক্ট করতে পারেন অথবা আইডি ডকুমেন্টও সিলেক্ট করতে পারেন আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করলাম তারপর সিরিজ সিরিজের ঘরে এখানে আপনারা ওয়ান লিখবেন তারপর ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের আইডি কার্ডটির নাম্বার দিয়ে দিবেন তারপর date of issue date of ইস্যুতে আপনারা এসে আপনাদের আইডি কার্ড যে আইডি কার্ড দিয়ে পেজটি ভেরিফাইড করতেছেন ওই আইডি কার্ডের একদম উল্টো পাশে নিচের দিকে দেখবেন প্রদানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে তো ওই ডেটটি এখানে দিয়ে ওকে করে দিবেন ওকে তারপর হচ্ছে আপনারা ক্লিক করবেন ইস্যু বাই এখানে এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে আমি লিখলাম সেম টু সেম এভাবে আপনারা লিখবেন লেখার পর আপনারা আপনাদের আইডি কার্ডের সঙ্গে এই পেজটি সম্পূর্ণ মিলাই দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচের এই টিকমার্ক বাটনে ক্লিক করবেন আপনাদের এই অপশনটি ভেরিফাইড হয়ে যাবে তো চলুন এখানে ক্লিক করে দেখি কেমন সময় লাগে এটা ভেরিফাইড হইতে দেখুন এটা কিন্তু আমাদের সাকসেসফুল দেখাইছে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেল তো এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদের বের করে দিবে দেখুন পার্সোনাল প্রোফাইল এই অপশানটি কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে সেম টু সেম আমি যেভাবে এই অপশানটি ভেরিফাইড করলাম আপনারাও এভাবেই ভেরিফাইড করবেন ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল এই দুইটি অপশানে আপনারা ভেরিফাইড করবেন আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা তারপর যখনই ডিপোজিট করবেন হ্যাঁ যখনই ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আমার এই বিষয়গুলো বুঝতে পারলেন যদি ভিডিওতে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে বোঝার সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আবারও ভালোভাবে ভিডিও দিতে পারবো বা আপনারা নতুন নতুন যদি কোনো one X bet related bonus video চান বা যে কোনো কোন রিলেটেড আপনারা চাচ্ছেন কোন ভিডিওটা আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই নেক্সট কোনো পার্টে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ